সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং হ্যাশট্যাগ রিসার্চের কাজ কিভাবে ফাইবারে করতে হয় এবং এটা সমস্ত কিছু টিউটোরিয়াল থাকবে এবং কিভাবে আপনারা একটা হ্যাশট্যাগ রিসার্চের জন্য একটা প্রুফ তৈরি করবেন মানে হচ্ছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা প্রুফ তৈরি করবেন সেটাও আজকে আমাদের ক্লাসের ভিতরে থাকতেছে তো আমাকে অনেকেই আছে যারা কমেন্ট এবং ফোনে বলছিলেন যে হ্যাশট্যাগ রিসার্চের একটা সম্পূর্ণ ক্লাস চাই যে আপনারা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করেন এবং হ্যাশট্যাগের বিস্তারিত সম্পর্কে জানতে চাচ্ছি যে এই হ্যাশট্যাগ রিসার্চ শিখে কি মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে বা মার্কেট প্লেসে ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে কিনা তো আমি যদি বলি হ্যাঁ হ্যাশট্যাগ রিসার্চ শিখেও আপনারা চাইলে মার্কেট প্লেসে কাজটা শিখতে পারেন এবং আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ফুল রিয়ালটা আমাদের ইউটিউবে পাবলিশ করা আছে আপনারা চাইলে ওইটা দেখেও কিন্তু আর্নিং করতে পারেন এবং এই দুইটা সার্ভিসে আপনারা চাইলে দিতে পারেন এই দুইটা ফ্রিতেই দিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো আমরা যদি বলি যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের চাহিদাটা কীরকম যদি বলি যে এটার চাহিদা অনেক বেশি যেমন আমরা ফেসবুকে যদি কোনো কিছু পোস্ট করি আমাদের ভিডিওটাকে বা পোস্ট যদি ভাইরাল করতে চাই তাহলে আমাদের মেন রিজন কাজ করে হচ্ছে গ্রুপগুলো দেখা যায় একটা গ্রুপে one million two million five million ten million পর্যন্ত কিন্তু মেম্বার থাকে যখন আপনি একটা পোস্ট করবেন তখন সাথে সাথে কিন্তু টেন মিলিয়নের মানুষের কাছে কিন্তু চলে যাবে যারা ওই গ্রুপে আছে তাদের সবার সামনে কিন্তু শো হবে সেম হ্যাশট্যাগ রিসার্চটাও সেমভাবে এখানে কাজ করে একটা হ্যাশট্যাগের আন্ডারে অনেক মানুষ ফলো করা থাকে যারা এই হ্যাশট্যাগকে পছন্দ করে বা হ্যাশট্যাগের আন্ডারে আসে যখন আপনি একটা পোস্ট আপনার পোস্টের ভিতরে হ্যাশট্যাগটা দিবেন দিয়ে পোস্ট করবেন তখন যাদের প্রোফাইল বা যারা এই হ্যাশট্যাগকে ফলো করে রাখছে তাদের সামনে কিন্তু আপনার পোস্টটা শো হবে আর হ্যাশট্যাগ মার্কেটিং বা হ্যাশট্যাগ মার্কেটিংয়ের মাধ্যমে আপনি যদি কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করেন বা পোস্ট করেন তাহলে কিন্তু অ্যাকুরেট পারসন মানুষের কাছে যাবে যারা ওই জিনিসগুলোকে পছন্দ করে বা যাদের এই সার্ভিসগুলোর দরকার তাদের কাছে কিন্তু আপনি শো করাতে পারবেন যদি আপনার অ্যাকুরেট সার্ভিসগুলো থাকে ধরেন আমি যদি আপনাদেরকে বলি এখানে দেখেন ফুড নামের একটা আইটেম আছে যেমন ফুড হ্যাঁ ফুড তো এখানে টোটাল এত মিলিয়নের উপরে পোস্ট আছে তো এখানে দেখেন সমস্ত আইটেম কিন্তু মোটামুটি ফুড অনেকে আছে দু একটা পোস্ট চলে আসবে কেউ কেউ এই লোকটাও কিন্তু তাহলে হ্যাশট্যাগ রিচার্জ করছে ফুটের সেই জন্য কিন্তু ফুটের এখানে কিন্তু চলে আসছে তাই না তো আমরা প্রথমে একটু ফাইবারটা চেক করতে পারি হ্যাশট্যাগের কাজ পাওয়া যায় কি না আমরা যদি এখানে লিখি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রিসার্চ তাহলে দেখি আমরা কীরকম সার্ভিস দেখতে পাই মাত্র হ্যাশট্যাগ রিসার্চের মাত্র এক হাজার একাত্তরটা সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং অনলাইন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মানব মাত্র উনিশত্তরটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তারা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে আমরা যদি একটু দেখি একটু একটু ওপেন করি একটা গিক যে তারা কিভাবে কাজ করতেছে এখন তিরিশটা অর্ডার কমপ্লিট করছে যদি কাজ না থাকতো তাহলে তো তিনি তিরিশটা অর্ডার কমপ্লিট করতে পারতো না তো এখানে তিনি বলতেছে তিরিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে basic profile optimisation okay hashtag রিসার্চে তো এখানে মূলত কাজ করতে হয় আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে এবং নিস রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে এবং আপনার হ্যাশট্যাগের পোস্ট কত আছে বা এঙ্গেজমেন্ট এত মান্থলি কত সার্চ করে এগুলো সমস্ত কিছু আপনার হ্যাশট্যাগের প্রুফের ভিতরে দিতে হয় তো আমরা যদি দেখি হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয় তাহলে চলুন আমরা দেখি আপনি চাইলে এই কাজটা কিন্তু শিখতে পারেন প্রচুর চাহিদা আছে এখানে হ্যাশট্যাগ রিসার্চের তো আপনি বিশ্বাস করবেন না দেখেন এখানে টপ রিলেটেড সেলার আছে একষট্টিটা কাজ করছে পনেরোটা কাজ করছে চারশো আটাত্তরটা কাজ করছে তিনি কি কাজ করছে একটু যদি দেখি আমরা তো দেখেন চারটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি বিশটা হ্যাশট্যাগ রিসার্চ করবে ঠিক আছে এটার ভিতরে করবে নব্বইটা হ্যাশট্যাগ রিসার্চ এটার ভিতরে করবে হচ্ছে ধরনের একশো আশিটা হ্যাশট্যাগ এখানে কিন্তু সব কিছু বলা আছে তারা শুধু হ্যাশট্যাগ রিসার্চ নিয়েই কাজ করতেছে আপনি চাইলে এরকম একটা সার্ভিস লঞ্চ করতে পারেন তো এবার যদি আমি বলি হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য দুইটা টুলসই যথেষ্ট হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা আমাদের যে প্রজেক্টগুলো ছিল আমরা যেভাবে কাজগুলো করছি বা যেভাবে প্রুফগুলো সাজাইছি সেম টু সেম আমি আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি আমরা এখান থেকে চলে যাব হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য তো আমরা এখান থেকে ধরেন একটা ক্লিক করব এখান থেকে আমাদের যে কোনো একটা মেল নিব ধরেন আমি আমার একটা মেল অ্যাড্রেস নিলাম এখান থেকে আমি চলে যাব গুগল ড্রাক ফাইলে ওকে গুগল ড্রক ফাইল বা গুগল ড্রাইভ আমরা এখানে ক্লিক করবো একদম সহজ এক্সেল শিটগুলো তৈরি করা একদম সহজ আপনিও তৈরি করতে পারবেন কোনো প্যারা নাই তো আমরা কি করব এখান থেকে চলে যাব নিউ নিউতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আছে এক্সেল শিট আমরা এখানে ক্লিক করব আমাদের কিছুটা সময় লাগবে একটু হতে থাকুক তো আমরা এখানে প্রথমে আমরা একটা নাম লিখবো আপনি যে কাজটা করতেছে যেমন লিখতে পারেন IG hashtag research IG hashtag research research okay research okay hashtag research proof okay বানাম গোলমোল হইলে বলে দিয়েন সমস্যা নাই তো আমরা আমরাই তো সমস্যা নাই রিসার্চ রি সার্চ ওকে ঠিকই তো আছে সার্চ ওকে তো এবার আমরা যেটা করব ফার্স্টে আমরা এখানে একটা সিরিয়াল অ্যাড করব আমি দিব হচ্ছে নং নং দিলাম এটা একটু ছোটো করে দিব নংয়ের ইয়াটা থাকবে আমি কতগুলো পোস্ট করতে সেটার একটা প্রুফ আর কি এখানে আমি দিব হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ট্যাক্স হ্যাশট্যাগ তারপরে সেকেন্ডটাতে দিতে পারি হচ্ছে আপনার একটা বলতে পারেন এটারে বলতে পারি আমরা পোস্ট ওকে পোস্ট দিয়ে দিই হ্যাঁ পোস্ট মানে এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট আছে সেটা আমরা ইউজ করতে পারি পোস্ট তারপরে আমি দিতে পারি হচ্ছে ধরেন এখানে দিতে পারি সার্চ মান্থলি সার্চ ভলিউম বা এটা আমরা ইউজ করতে পারি search search okay search volume volume okay search volume এবং আমরা এখানে রাখতে পারি হচ্ছে average CPC average average average অ্যাবা average okay average CPC CPC CPC এখানে আপনি এটা রাখতে পারেন তারপরে আমরা রাখতে পারি হচ্ছে এখানে কম্পিটিশন হ্যাঁ অবশ্যই আপনি যখন কম্পিটিশনগুলো রিসার্চ করবেন এটা অবশ্যই দেখবেন যে হাই কম্পিটিশন কি না হাই কম্পিটিশনগুলোই নেবেন সমস্যা নাই সমস্যা কি কম্পিটিশনস ওকে কম্পিটিশনস আমি নিলাম নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে ধরে চোদ্দো করে দিলাম এবং কালারটা আমি একটা অন্য একটা কালার দিয়ে দিলাম ধরেন কালারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা একটু সুন্দর করে সাজাই এবং লাস্টে আপনি চাইলে স্ক্রিনশটের প্রুফও রাখতে পারেন যে আপনি কাজ করছেন সেটা একটা প্রুফ স্ক্রিনশট মানে আমাদের এটা বড় করা দরকার screenshot proof screenshot link okay screenshot link আমি এটা রাখলাম স্ক্রিনশট লিঙ্ক তো আমার হয়ে গেল মোটামুটি একটা স্কেল শিট সাজানো হয়ে গেল তো প্রথমে আমি একটা নাম্বার বা সিরিয়াল অ্যাড করব এখানে এক দুই কতগুলো হ্যাশট্যাগ করতে দিবে ধরেন পাঁচ ডলারে আপনি তিরিশটা বা চল্লিশটা হ্যাশট্যাগ রিচার্জ করে দিলেন তারপরে ধরেন দশ ডলারে তার থেকে ডাবল তারপরে তারপরে বিশ ডলারে তার থেকে ডাবল বুঝেন নাই এরকম করে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে ধরেন আপনার বায়ারের নিশ হচ্ছে রেস্টুরেন্ট বা ফুড রিলেটেড হ্যাশট্যাগুলো রিসার্চ করতে চাচ্ছে তাহলে আপনি কি করবেন এখান থেকে ফুড রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন তো এখানে দেখেন ফুড রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করার পরে এখানে একটা মান্থলি বা টোটাল পোস্ট আমাকে এখানে দেখাচ্ছে আমি আমি এই হ্যাশট্যাগটা নিতে চাচ্ছি তো আমি এই হ্যাশট্যাগটাকে এখানে বসায় দিলাম ঠিক আছে তো এবার মূল কাজটা কি আপনাকে একটু কষ্ট করে এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ এটা লিখে সার্চ করবেন ওকে সরি সরি সরি ভুল হয়ে গেছে তো আমি এখানে লিখবো ইনস্টাগ্রাম একটু নেটে প্রবলেম করতেছে তো উল্টাপাল্টা চাপ লাগছে ওকে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ লেখে সার্চ করবেন এখানে আপনার মেন কাজ করবে দুইটা টুলসে ঠিক আছে সমস্ত কিছু একটা টুলসের ভিতরে পাবো কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমার একটা টুলসই ব্যবহার করতে হবে তো এখানে দেখেন হ্যাশট্যাগ লেখা হ্যাশট্যাগ জেনারেটর এখানে লেখা আছে ইনফ্লাক্ট এটাতে আমরা ক্লিক করব এবং আরেকটা আছে কিওয়ার্ড টুলস ডট আইও প্রথমেই দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন এই দুইটাতেই আপনাকে আসতে হবে তো কাজটা কি যদি আপনার কোনো হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি ওই ছবি দিয়েও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন অথবা তার একটা নাম বা একটা কথা লেখেও আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন ধরেন আমি চাচ্ছি যে ফুড ফুড লেখে আমি সার্চ করলাম আমার হ্যাশট্যাগুলো বা আমার নিশ আমার ক্লায়েন্টের নিশ হচ্ছে ফুড তাহলে আমি ফুড লেখে সার্চ করব তাহলে কি আমার যে ফুড ডিলিটের যত হ্যাশট্যাগ আছে আমাকে টপ টপ তিরিশটা হ্যাশট্যাগ আমাকে রিসার্চ করে তারা দিবে এখানে দেখেন রিসার্চ করে আমাকে দিয়েছে আমি কি করব এইটা আমি ধরেন ফুড রিলেটেড হ্যাশট্যাগটা আমি কপি করব ধরেন এখানে কপি করলাম কপি করার পরে আমি এটা নিয়ে যাব হচ্ছে কিওয়ার্ড ডট আইও এখানে আমি ক্লিক করব এবং আমি চাইলে এই হ্যাশট্যাগকে আমি চাইলে এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো তারপরে আমি শুধু এখানে সমস্ত কিছু ইনফরমেশনের জন্য যাটা ইউজ করব ওকে আমি এখানে হ্যাশট্যাগটা এখানে কপি করে আনতে পারি এটার কাজ হচ্ছে আপনার ছবি দিয়েও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন আবার পাশাপাশি আপনি চাইলে লিঙ্ক থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন আবার কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন অনেক ভালো তিরিশটা বের করে দিয়েছে তো আমরা কিওয়ার্ড টুলস দিয়েও কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি কিন্তু এটার ভিতরে সব কিছু আসবে না কিন্তু এটার ভিতরেও সব কিছু চলে আসবে দেখেন এখানে কত মিলিয়ন এটা সব কিছু চলে আসছে ধরেন এখানে টোটাল আমাকে তিনশো বাষট্টিটা হ্যাশট্যাগ রিসার্চ করে দিয়েছে ফুটের কতগুলো আছে পোস্ট আছে কত এত তো আমি এটা কপি করলাম কপি করে আমি পোস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সার্চ ভলিউম কত আছে এটা তাহলে আমাকে কী করতে হবে আমার এক্সেলের সার্চ ভলিউমটা এখানে দিয়ে দিতে হবে okay search volume okay search volume দিয়ে দিলেন তারপরে আর কি লাগে তারপরে ধরেন এবারে সিপিসি কত আছে ওকে এবারে সিপিসি ধরেন এটা আমি দিয়ে দিলাম এটাও খুব ভালো কাজে লাগবে তারপরে ধরেন আমি কি দিব ধরেন কম্পিটিশন লো রাখতে পারেন সমস্যা নাই কম্পিটিশন লো এবার আপনি যে হ্যাশট্যাগ রিসার্চ করছেন সেটার একটা স্ক্রিনশট নেন এখান থেকে ধরেন এটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ তো আপনি এখানে কি করবেন এটা একটি স্ক্রিনশট নেবেন এবং হ্যাশট্যাগ রিসার্চ করার সময় অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখবেন যেগুলো ব্যান্ডেড মানে হচ্ছে কিছু কিছু হ্যাশট্যাগ আছে ওগুলো দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করলে কোনো ফল আসবে না মানে ব্যান্ড হয়ে গেছে ব্যান্ড আউট হ্যাশট্যাগ বলতে পারেন মানে কোনো কাজের না জাস্ট ওগুলা আপনি একটু সার্চ করলে পাবেন যে প্রতিটা লেটারের মেয়েদে একটা করে হ্যাশট্যাগ বা অনেকগুলো হ্যাশট্যাগ থাকে যেগুলো ব্যান্ড আউট করা বা ওইগুলোতে পোস্ট করলে মানে ডেট হ্যাশট্যাগ বলতে পারেন ওগুলোতে আমি যেহেতু ডেট হ্যাশট্যাগ নিয়ে কথা বলতেছি না তাহলে ওইটা আমি একটা ক্লাসে বলবো ধরেন আমার এক্সেল শিটটা কিন্তু হয়ে গেছে প্রপারলি ওকে দেখেন আমার কিন্তু এক্সেল শিট সাজানো হয়ে গেছে তো আমি জাস্ট চাইলে এই হ্যাশট্যাগ এটা দিয়ে দেন হচ্ছে সার্চ ভলিউম এটা দিয়েও দিতে পারি আর শুধু আমি হ্যাশট্যাগ রিসার্চ করেও দিতে পারি বাইরকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি সাজান ভালো করে এইটুক তোলে এনাফ আর কিছু লাগবে না এবার আসি আপনাদের কিছু জিনিস বলি আপনার রিলেটেড হ্যাশট্যাগ দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এটা কিন্তু সাইন আপ করলে আপনি দেখতে পারবেন কিন্তু ইনফ্ল্যাক্টের ভিতরে আপনি সব কিছু দেখতে পারতেছেন এবার এখানে সুবিধা কি আপনি এই টুলসের মাধ্যমে এই রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে ওই হ্যাশট্যাগুলো আপনার যে এটার পরে কোন হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি পপুলার বা মানুষ পোস্ট করছে ওই হ্যাশট্যাগটাকে আপনাকে নিতে হবে দেখেন এখানে ফুডিও এখানে এটা আছে এত মিলিয়ন এটা আছে এগুলো কিন্তু আপনি মিলিয়ন দেখে দেখে যেটা সব থেকে বেশি ওই রিলেটেড হ্যাশট্যাগুলো আপনি রিসার্চ করে করে নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর কাজে লাগে একটা করে পঁচিশটা করে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তিরিশটা করে হ্যাশট্যাগ ইউজ করা যায় একটা করে ইনস্টাগ্রামের পোস্টে তো আপনি কিন্তু এই ডিলিটি হ্যাশট্যাগুলো বের করতে পারবেন এবং ইজিভাবে আপনি কিন্তু বাইরের কাজগুলো করতে পারবেন এবার কি করবেন এখানে দেখেন শেয়ার আছে শেয়ারে ক্লিক করবেন বাইরেকে কাজ ডেলিভারি দেওয়ার জন্য তো এবার আমরা কি করব এখান থেকে আমরা চলে যাবো অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিউ থেকে চলে যাব এডিটর এডিটর থেকে এই যেখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের ডেলিভারিতে মানে আমাদের ফাইবার যে কাজের ডেলিভারি আছে ওইখানে আমরা ডেলিভারি দিয়ে দিব তাহলে আমাদের কাজটা কমপ্লিটলি হয়ে যাবে এবার বাইরে যদি আরও কোনো কিছু চাওয়ার থাকে যে কোনো কিছু যদি চায় যেহেতু আমার কাছে এগুলোই চাইছে আমি জাস্ট এগুলোই দিয়ে দিছি বাইরে এগুলোও চায় না জাস্ট বলতে আমাকে হ্যাশট্যাগ রিচার্জ করে দাও যেটা আমার জন্য খুব গ্রো করবে আমার অ্যাকাউন্টটা বা আমার ইনস্টাগ্রামটা খুব দ্রুত বৃদ্ধি পাবে তাহলে তুমি এরকম হ্যাশট্যাগ আমাকে বের করে দাও যেটাতে আমি বাইরে এত সময় নাই যে আপনাকে হ্যাশট্যাগ বের করে করে রিসার্চ করে করে আপনাকে দিবে তাই না পাঁচ ডলারের বিনিময়ে তিনি কাজটা করে নিতেছে আপনার দিয়ে তো এগুলো আপনি করে দিলে কিন্তু অ্যানাফ আর কিছু লাগে না তো যদি বায়ার আরও কোনো জিনিস চায় সেটা আপনাকে করতে হবে এটা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন যদি বলে যে ড্যাট হ্যাশট্যাগ আছে কিনা আপনার ইয়েতে বা তাহলে সেটাও বের করে দিতে হবে এগুলো চায় না আপাতত আপনি শুধু এটা দেওয়া হবে অথবা এইভাবে আমার মতো করে সাজিয়ে দিতে পারেন সেটা আপনার রুচি তো এটা অনেকজনে অনেকভাবে সাজায় কিন্তু আমি এভাবে দিছি বায়ার অ্যাকসেপ্ট করছে কোনো কিছু মাইন্ড করে না ইদান আমাকে চারটে পাঁচটা প্রজেক্টের ভিতরে আমাকে ফিডব্যাকও দিয়েছে ভালো ফিডব্যাক তো বাইরে এইভাবেই নিছে তো আপনার চাইলে এইভাবে প্রুফ সাজাইতে পারেন ডন্ট মাইন্ড তো তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এবার যদি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই পোস্টগুলো কীভাবে করবো এই যে আপনি যে হ্যাশট্যাগুলো রিসার্চ করলেন এই হ্যাশট্যাগটা দিয়ে আপনার পোস্টের ভিতরে দিয়ে আপনাকে পোস্টগুলো করতে হবে ধরেন এখানে আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেখাই ধরেন এই একটা রেস্টুরেন্টের একটা ফুড খাবার তো এখানে যদি আমি যাই যাই দেখি তারা কিন্তু এই হ্যাশট্যাগুলো ইউজ করছে কোনো কিছু ইউজ করেনি দেখেন এই হ্যাশট্যাগুলো ইউজ করছে এবার আরও যদি টেকনিক বলি ধরেন এখানে কিছু হ্যাশট্যাগ আপনি ওইখানে নাও পেতে পারেন তো এই হ্যাশট্যাগ লেখে সার্চ করার পরে আরও অনেক মানুষের হ্যাশট্যাগ দেখতে পারবেন যে তারা খুবই ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করছে তাদেরগুলো কিন্তু কপি করে করে নিতে পারেন এটাও কিন্তু ভালো একটা দিক বলতে পারেন ঠিক আছে তো আশা করি আমার ক্লাসটা একটু হলেও ভালো লাগছে তো একটু হলেও বুঝতে পারছেন আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাই ঠিক আছে কোনো প্যারা নাই রিল্যাক্স চিল তো আশা করি বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ